আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী অভিভাবক সহকর্মী এবং অনলাইন ইউজার দেশের এবং দেশের যে যে প্রান্ত হতে আমার ক্লাসটি দেখছেন সকলকে স্বাগতম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা আছো তোমাদের গণিত বই এবং খাতা কলম নিয়ে ক্লাসের সামনে বসে যাও শিক্ষার্থীরা আজকে তোমাদের চার পয়েন্ট এক নিয়ে আলোচনা করব আশা করি তোমরা বুঝতে পারবে তাহলে এর প্রথম আছে এর আগের ক্লাসে তোমাদের গুণের নিয়মগুলো বুঝেছিলাম যে কিভাবে কয়টি পদ্ধতিতে গুণ করা হয় তা আজকে তোমাদের অনুশীলনীমূলক অঙ্কগুলো করাবো এক নম্বর যদিও তোমাদের আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো তাহলে থ্রি এ বি এ হচ্ছে মূল অঙ্ক যেটা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি এটা হচ্ছে প্রথম রাশি এটি দ্বিতীয় রাশি যেহেতু দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে দ্বিতীয় রাশি গুণ আর প্রথম রাশি হচ্ছে গুণ্য তাহলে আমরা গুণ করব থ্রি এ বি গুণ ফোর এ কিউব তাহলে শিক্ষার্থীরা আমরা সহজ পদ্ধতিতে গুণটা করতে পারি কিনা দেখি আমরা স্বাভাবিক সংখ্যার সাথে স্বাভাবিক সংখ্যা নিব স্বাভাবিক সংখ্যার সাথে স্বাভাবিক সংখ্যা গুণ করব এরপরে সদৃশ অর্থাৎ এ চলকের সাথে এ চলক নিব এরপরে বির সাথে বি তার মানে বি একটা আছে থ্রি গুণ four a into a cube আর বি একা আছে বি কিউব তাহলে তিন চেরা বারো এ কিউব এ আর এ কিউবরে গুণ করলে কী হয় এ ফর ফোর ওটা মনে মনে এক আছে তিন আর এক চার আছে বি তাহলে অতএব নির্ণয় গুণফল বারো এ পাওয়ার ফোর বি আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পারছো তাহলে আমরা এর পরের অঙ্কটিতে যেতে পারি দুই নম্বর শিক্ষার্থীরা তোমরা একটু সময় নিয়ে নিয়ে নিলাম যাতে তোমরা এই অঙ্কটি করতে পারো তো শিক্ষার্থীরা তাহলে এবার আমরা যাব দুই নম্বর অঙ্কে দুই নম্বর অঙ্কে আছে কি five x y six a z তাহলে যেহেতু আমরা গুণ করব গুণ সিক্স এ এট আমাদের অঙ্ক অঙ্কের গুণ যেহেতু তাহলে আমরা স্বাভাবিক সংখ্যার সাথে স্বাভাবিক সংখ্যা তারপরে চলকের সাথে চলক এক্সের সাথে এক্স এক্স নাই এবার ওয়াই সাথে ওয়াই ওয়াই একটাই আছে এক জায়গায় নাই এবার জেড এই জায়গায় একবার আছে তাহলে পাঁচ ছয় তিরিশ এক্স ওয়াই জেড অতএব নির্ণয় গুণফল তিরিশ থার্টি এক্স ওয়াই জেড এখন এখানে যেহেতু এ আছে না এটা নেওয়া হয় নাই সরি সরি আমার এটা বাদ পড়ে গেছে গুণ এ এক্স আগে না নিয়ে এ নিব আগে যেহেতু এ প্রথম সংখ্যা x y z a x y z z তো শিক্ষিত তোমরা খাতায় উঠিয়ে ফেলো অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পারছো তো শিক্ষার্থীরা আমি একটু তাহলে আমরা কি করলাম এক পদি রাশিকে এক পদি রাশি দ্বারা গুণ করলাম এখন এখানে এক পদি রাশি দ্বারা এক পদি রাশির গুণের একটি নিয়ম আছে সেটা হচ্ছে দুইটি এক পদি রাশির গুণের ক্ষেত্রে তাদের সাংখ্যিক সহদয়কে তাদের সাংখ্যিক সহদয় সহদয়কে চিহ্নযুক্ত সংখ্যার গুণের নিয়মে গুণ করতে হয় উভয় পদে বিদ্যমান বীজগণিতীয় প্রতীকগুলো সূচক নিয়ম নিয়মে গুণ করে গুণফল লিখতে হয় অন্যান্য প্রতীকগুলো অপরিবর্তিত অবস্থায় গুণফলে নেওয়া হয় তাহলে আমরা কি করছি যে সাংখ্যিক সহগদ্বয়কে পাশাপাশি নিলাম অর্থাৎ ফাইভ আর সিক্স সাংখ্যিক সহগদ্বয়কে পাশাপাশি নিলাম এবং অন্যান্য সাংকেতকে পাশাপাশি লেখে পাশাপাশি লেখে আমরা এটি গুণফলটি নির্ণয় করলাম তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছ তাহলে আমরা চলে যাই তিন নম্বর অঙ্কে তিন five a square x square three a x power five y তাহলে আমরা দুটিকে গুণ অবস্থায় নিয়ে আসি গুণ থ্রি এ এক্স পর ফাইভ ওয়াই যেহেতু সাংখ্যিক দয়কে পাশাপাশি আনতে হয় ফাইভ গুণ থ্রি এবং অন্যান্য সাংকেতিককে মানে চলকগুলো পাশাপাশি আনতে হবে তাহলে যেহেতু এ স্কোয়ার এ স্কোয়ারের পাশে এ আনবো এ এক্স আছে এক্স স্কোয়ার এক্স পর ফাইভ এবং ওয়াই তাহলে তিন পাঁচা পনেরো এ স্কোয়ার এতে a cube x square x five a x power seven অর্থাৎ পাঁচশো দুই সাত যেহেতু আমরা সূচক বিধি অনুসারে এক্স কমন নিলাম তাহলে যখন পাওয়ার পর যোগ হয়ে যায় দুই আর পাঁচ সাত আর ওয়াই ওয়াই অর্থাৎ নির্ণয় গুণফল পনেরো a cube x power seven y শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো তো তোমাদের আজকে এক পদি রাশি থেকে এক পদি রাশি এক পদি রাশি থেকে এক পদি রাশি গুণফল শিখালাম তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে বাড়ির কাজ বাড়ির কাজ হচ্ছে চার পাঁচ ছয় সাত আট তাহলে বাড়ির কাজ চার পাঁচ ছয় সাত আট থাকবে শিক্ষার্থীরা তোমাদের এতক্ষণ পর্যন্ত ক্লাসে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আশা করি শিক্ষার্থীরা এই ক্লাসটি অন্যান্য শিক্ষার্থীদের পাশে পৌঁছে দেওয়ার জন্য ক্লাসটি লাইক কমেন্টস এবং শেয়ার করবে हां হ্যাঁ, धन्यवाद সকলকে আসসালামু আলাইকুম